তো আমরা গত ক্লাসে এই জায়গায় ছিলাম আমরা সেভেন কন্টিনিউ করে চলে যাই তো এখানে কন্টিনিউ করে চলে যাওয়ার পর আমরা এই স্টেপে চলে আসব এখানে আমাদের একটা গ্রুপ নাম লিখতে হবে আমরা বলছিলাম গ্রুপ নামটা যদি ডাইনামিক থাকে তাহলে আপনার স্ট্যান্ডার্ড করে নেবেন নয় কিন্তু উল্টাপাল্টা আসবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড রিসার্চ করার প্যানেল বা আমরা কিওয়ার্ড রিসার্চ করে থাকি এখান থেকে আপনি আপনার ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিলে কিন্তু আমাদের কিওয়ার্ডগুলো রিসার্চ করে তারাই বের করে দিবে একটু যদি দেখেন দেখাই দেখি বের করতে পারি কিনা দেখছেন ডিজিটাল মার্কেটিং এইগুলো কোর্সের কিন্তু সমস্ত কিছু বের করে দিতেছে আপনি যখনই যখনই এখান থেকে ইউআরএল দিয়ে বের করতে পারেন যদি তার অপেস অপটিমাইজেশন করা থাকে তাহলে আপনি দেখতে পারবেন আর যদি বলে মনে করেন যে না আমার এইভাবে হবে না তো আমি চাচ্ছি যে আমি নির্দিষ্ট একটা কিওয়ার্ড দিব সেটার উপর বেস করে আমি ই করব তাহলে আমরা লিখতে পারি ডিজিটাল ডিজিটাল মার্কেটিং মার্কেটিং এটা লিখে সার্চ করলে কিন্তু আমরা ডিজিটাল মার্কেটিংয়ের কিওয়ার্ডগুলো এখানে পেয়ে যাব অনেক কিওয়ার্ড পেয়ে যাব দেখছেন অনেকগুলো কিওয়ার্ড পেয়ে গেছি আপনার যে কয়টা ভালো লাগে সে কয়টা রেখে বাকিগুলো আমরা ডিলিট করে দিতে পারি ধরেন আমি এখানে আমি কয়েকটা রাখবো কারণ হচ্ছে আপনাদের দেখানোর জন্য আমি এটাগুলো সব ডিলিট করে দিই আমি এখানে দেখাবো যে তিনটা কিওয়ার্ডের কম কম্বিনেশন ওকে এই যে এখানে দেখেন নিচে লেখা আছে বট ম্যাচ কিওয়ার্ড এবং ফেস ম্যাচ কিওয়ার্ড এবং কি exact match keyword broad match keyword হচ্ছে একদম সরাসরি আর এটা হচ্ছে এটা হচ্ছে ফেস ম্যাচ কিওয়ার্ড ইনভাইটেড কমার দ্বারা আর এটা হচ্ছে ব্রিকেট দ্বারা ওকে আমি এখানে আমি প্রথমে দিলাম হচ্ছে ধরেন ব্রিকেট তো ব্রিকেট দিয়ে আমি দেখিলাম তারপরে দিলাম হচ্ছে ইনভাইটেড কমা তারপরে দেখালাম হচ্ছে সদাসতি ঠিক আছে আমার তিনটা কিওয়ার্ডে দিলাম আপনি যখন রিসার্চ করবেন আপনার মতো করে দিবেন আমাদের কিওয়ার্ড রিসার্চের ক্লাসটা দেখলেই আশা করি বুঝতে পারবেন কোনো সমস্যা হবে না তো এটা করার পরে আমরা যেটা করব সেভ অ্যান্ড কন্টিনিউ করে চলে যাব তো এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড কিওয়ার্ড শেষ করার পরে আমরা এই জায়গায় চলে আসবো এটার কাজ হচ্ছে আমরা অ্যাড তৈরি করব ঠিক আছে অ্যাডের ডিজাইনটা কীরকম হবে যদি এরকম আসে আপনারা এটা এটা ক্লোজ করে দিবেন হেডলাইন এরকম দেখতে পারবেন এখানে বলতেছে তিনটা হেডলাইন দেওয়ার মানে হেডলাইনটা জিনিসটা কি যেটা আপনার উপরে থাকবে ধরেন এই ডিজিটাল মার্কেটিং যদি আমি লিখি একটু আমরা দেখি digital digital marketing marketing okay digital marketing যদি লিখি দেখি অ্যাড চলে কিনা এখানে কিন্তু ইয়াহুতে কোনো অ্যাড চলে না ঠিক আছে এই কিওয়ার্ডটা যদি আমরা ক্রম নিয়ে আমরা এই ওয়েবসাইটে মানে আমার একটা প্যানেল খুলে যদি এখানে সার্চ করি দেখেন এটা কীরকম আসে সেটা দেখতে পারো দেখছেন এখানে অ্যাড এই যে use the digital marketing what is digital marketing and guideline marketing UK digital marketing campaign দেখেন কি কি এটা কিন্তু অ্যাড দিছে এই অ্যাডটাই আমরা কিন্তু এখন দিতেছি তো এটা আমরা দিয়ে দিতে পারি ডিজিটাল মার্কেটিং ওকে আমি কয়েকটা এখানে যখন আপনারা এই হেডলাইনগুলো ইউজ করবেন তার আগে আমাদের ওয়েবসাইটটার নাম নিয়ে আসি ওয়েবসাইট হচ্ছে আমাদের নিউ লাইফ লার্নিং ইনস্টিটিউট তো আমি চাচ্ছি যে এটা আমি এখানে দিয়ে দিলাম ওকে একটু সমস্যা হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ পর্যন্ত ইউজ করতে হবে আমি এটাও এখানে নিয়ে আসি ওকে এটা আমি কপি করলাম কপি করে এবার আমি এখানে দিয়ে দিই এখানে ডাব্লিউ ডাব্লিউ ইউজ করতে বলেছে ওকে ডাব্লিউ ডাব্লিউ ডট এখানে আবার কি সমস্যা ওকে আমি সম্পূর্ণ ইউরেলটা কপি করে দিই ওকে সম্পূর্ণ ইউরেলটা কপি করলাম এবার চলে আসছে নিচেও এটা দেখাচ্ছে ডিসপ্লেতে কিভাবে থাকবে এটা দেখাচ্ছে আমি লাস্টের স্লাসটা তুলে দিই এবার আমি নিচে এই যে দেখেন headline one headline two headline three এবং ডেসক্রিপশন ওয়ান টু তো এটা আমরা দেখব চেঞ্জ করব কোথা থেকে এখানে দেখা আছে তো আমরা এখানে লিখতে লিখতে পারি এখানে যখনই লিখবেন তখন তিরিশটা ক্যারেক্টারের মানে নিচে লিখতে হবে তাহলে লিখি best best institute best institute in best institute তাহলে এখানে কী হলো best institute digital marketing best institute okay দেখি ডিজিটাল ডিজিটাল মার্কেটিং ওকে বত্রিশটা হয়ে গেছে তাহলে আমি এটা কেটে দিই ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট একটা কিওয়ার্ড হয়ে গেল ইনস্টিটিউট তারপরে দুই নাম্বারটা ইউজ করি ডিজিটাল মার্কেটিং বেস্ট ইনস্টিটিউট মানে আপনার কিওয়ার্ডের উপর বেস করে আপনাকে এইগুলো দিয়ে দিবি টাইটেল মানে কী থাকতে হবে আপনি লিখতে পারেন বাংলা যদি আমরা লিখি ধরেন আমি লিখি যারা ঘরে বসে ফ্রিলান্সিং শিখতে চান তাদের জন্যই ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স সেরা হবে তো এটা যদি আমরা লিখি তো এখানে দেখেন শিখতে চান ওকে আমি এটা কপি করে ফেলি কপি করে এবার আমি ধরেন প্রথম লাইনে দিয়ে দিলাম বাংলাতে দেখি বত্রিশটা হয়ে গেছে না ঘরে বসে ফ্রিলান্সিং শিখতে চান ওকে আমি এটা শিখ শিখতে শিখা পর্যন্ত আমি ই করে রাখলাম একটু মিলিয়ে দিতে হবে ঠিক আছে তো আপনি চাইলে ফুল দিতে পারবেন না এরকম করে কিওয়ার্ডের উপর বেস করে লিখতে হবে দেখছেন একটু একটু করে আস্তে আস্তে তো এটা আমরা চাচ্ছি না এখানে আমরা চাচ্ছি এখানে কিওয়ার্ডের উপর বেস করে হবে তাহলে লিখি ডিজিটাল মার্কেটিং বেস্ট থাকে লিখি best digital digital marketing marketing marketing best digital marketing agency agency okay উনত্রিশটা হয়ে গেছে তারপরে লেখি হচ্ছে best digital marketing agency marketing তারপরে কি লাগা যায় ডিজিটাল আমি একটা লিখে দিই আপাতত এগুলো সব আপনাকে বায়াররা দিয়ে দিবে সমস্যা নেই ডিজিটাল মার্কেটিং মার্কেটিং ওকে আমি এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিখে দিই বেটার হবে best social media marketing agency social media media social media marketing তারপরে দিতে পারি এইখানে দিতে পারি সোশ্যাল মিডিয়াটা লাস্টে রাখি কিওয়ার্ড হিসেবে এটা লাস্টে রাখি আমি তিন নম্বর তিন নম্বর হেডিংয়ে রাখি হেডলাইনে আর এটাতে আমি দিই best agency best SEO agency best SEO agency SEO agency okay আমি তিনটা দিয়ে রাখলাম আপাতত এখানে যখন আপনারা ইউজ করবেন তখন অবশ্যই চমৎকার কিছু ইউজ করতে হবে যেটা দেখতে যেন ভালো লাগে তো আমরা এটা ইউজ করলাম আপাতত তো আমি যেহেতু ডিজিটাল মার্কেটিংয়ের সার্ভিস দিতেছি সেই জন্য তো এটা দেওয়ার পর তো আমি নিচে একটা ডেসক্রিপশন লিখবো ধরেন লিখতে পারি এটা কয় লাইনের হবে নব্বই অর্ডারের ভিতরে তাহলে আমি এখানে লিখি এই যে এখানে দিয়ে দিলাম একটা ডিসক্রিপশন আপনি বাইরের কাছ থেকে নিয়ে নেবেন এগুলো বাইরে দিয়ে দেয় দেখি এটা বাংলা কি যারা ঘরে বসে ফিলান্স শিখতে চান তাদের জন্য এই ডিজিটাল মার্কেটিং কোর্সটি সবচেয়ে ভালো হবে ওকে এটাই আমি ধরেন এখানে দিয়ে দিলাম ইংলিশটা দেখি নাই কিনা একটা শব্দ বেশি হয়ে গেছে ওকে একটা শব্দ আমি একটা শব্দ কেটে দিলাম এবার দেখেন এখানে দেখেন নিচে কিন্তু এখানে শো করতে আপনি চাইলে দুইটাও দিতে পারেন একটাও দিতে পারেন এই দেখেন ফর দ্য বেস্ট এখানে অন্য কিছু লেখা যেত আপনি যদি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইনস্টিটিউট থেকে ডিজিটাল মার্কেটিং কোর্স শিখতে চান ওকে এটা কপি করে ফেলি এটা দিয়ে দিই তারপরে একটা বেশি ওকে এখন কাটবো কোনটা two course from the most popular institute in Bangladesh এমনি কেটে দিলাম এক্সাম্পল হিসাবে ইউতে দিলাম তুমি চাও তুমি চাও ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স বেসিক ইউনিটিদের থেকে শিখো আমি বাংলাটা ইউজ করি ঠিক আছে বাংলাটা পঁচাশি ওয়াট আমি বাংলাটা ইউজ করি বাংলার ইংলিশে ইংলিশের কোনো পার্থক্য নাই আমি চাচ্ছি যে ইংলিশটা না দিতে ওকে ছয়চল্লিশ ওয়াট এবার দেখেন এখানে কিন্তু এখানে আপনি যখন ইউজ করবেন তখন উপরে বাংলা ইউজ করবেন যখন যখন বাংলাদেশের জন্য অ্যাড রান করবেন আর যখন যখন বাইরের জন্য অ্যাড রান করবেন তখন বাইরে ইউজ করবেন তো একটা ডেসক্রিপশন কিন্তু হয়ে গেল চাইলে আরেকটা আপনি ইউজ করতে পারেন এখানে তো আমরা আরেকটা ইউজ করি ওই যে প্রথমে আমরা যেটা লিখছিলাম ঠিক আছে সেটা ইউজ করি এটা ইউজ করি ধরেন এটা ইউজ করে ফেললাম তো এবার দেখি দুইটা আইসে কিনা দেখছেন দুইটা আইসে কিন্তু আপনি যদি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইনস্টিটিউট থেকে মার্কেটিংয়ের কোর্স একটু ভুলভাল আসতে আসতে যাই হোক আপনি যদি আপনাদের সবচেয়ে জনপ্রিয় ইনস্টিটিউট থেকে ডিজিটাল মার্কেটিং শিখতে চান যারা ঘরে বসে এই মাসে ওরে এটা তো আপডাউন করতেছে এখানে দেখলে হবে যারা ঘরে বসে ফ্রিল্যান্সিং শিখতে চান তাদের জন্য ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স সেরা হবে আপনি যদি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইনস্টিটিউট থেকে ডিজিটাল মার্কেটিং কোর্স শিখতে চান তো ঠিকই তো আছে এখানে একটু আপডাউন করতেছে সেই জন্য উল্টাপাল্টা লাগতেছে যদি এটা কমপ্লিট হয়ে যায় আপনি উপরে আপনার এখানে দিতে পারেন best digital marketing learn digital marketing তাহলে আমি এটা বাংলায় করে ফেলি সম্পূর্ণ লার্ন ডিজিটাল মার্কেটিং পরের আমি সম্পূর্ণই চাচ্ছি যে বাংলা হয়ে যাক আমি বাইরের জন্য করার দরকার নাই লার্ন ডিজিটাল মার্কেটিং এবার আমরা দেই হচ্ছে social media social media marketing marketing social media marketing social media marketing শিখুন দ্বিতীয় নাম্বার দিয়ে হচ্ছে এটা একটা শব্দ বেশি হয়ে গেছে তারপরে দিয়ে হচ্ছে SEO SEO learn SEO SEO শিখুন তিন নাম্বার দিয়ে দিলাম দিয়ে এবার কীরকম আসে এসিও শিখুন লার্ন ডিজিটাল মার্কেটিং শিখুন ওকে ওকে ওকে শিখুন ওকে এটা কপি করে ফেললে এখানে আমি এক জায়গায় লার্ন দিছি সেটা আমরা লার্নটা পরিবর্তন করে এটা দিয়ে দিই ডিজিটাল মার্কেটিং শিখুন তো এসিও শিখুন ডিজিটাল মার্কেটিং শিখুন সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখুন ওকে এটাতে একটু সমস্যা আছে এটা আমরা দিয়ে নিলাম না এরকমই দিয়ে নিলাম বুঝতে পারবো অবশ্যই ডিজিটাল মার্কেটিং শিখুন ওকে এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা যেটা করব এখান থেকে এসে সেভ অ্যান্ড কন্টিনিউ করে চলে যাব সেভ অ্যান্ড কন্টিনিউ করে গেলে আমাদের এখানে আসবে হচ্ছে লাস্ট স্টেপ সেটা হচ্ছে বিলিং ইনফরমেশন যেটা আমরা বলে থাকি বিলিং ওকে এখানে সব কিছু আপনাকে পূরণ করতে হবে তো আমরা চাচ্ছি এটা যেহেতু বাংলাদেশের জন্য ওকে বাংলাদেশে সব কিছু দিয়ে দিলাম বাংলাদেশ চিপকোড হচ্ছে এটাই তো পারফরমেন্স ইয়েস তো বাকিগুলো অর্গানাইজেশন যদি থাকে দিয়ে দিবেন অর্গানাইজ ইন্ডিভিজুয়াল এখন আমার ক্রেডিট কার্ড দিতে হবে হ্যান ত্যান ক্রেডিট কার্ড দিয়ে সাবমিট করে দিলে আমাদের অ্যাডটা কিন্তু রান হয়ে যাবে যদি এটা আপনাদের থাকে তাহলে তো হলো আর যদি না থাকলে বাইরের জন্য যদি করেন তাহলে বাইরের সমস্ত কিছু দিয়ে এখানে কাজ করতে হবে ধরেন এখানে আপনার আইডি কার্ড মানে voter ID card sorry sorry sorry Mastercard আর অথবা ভিসা অথবা পেপাল আপনি যাই থাকেন সেটা দিবেন এখানে দিবেন হচ্ছে ওইটার পিছনে সবগুলো এগুলো থাকে সিবিসি ইয়ার এক্সপার্ট ডেট এগুলো সব পাবেন আপনি এখানে এখানে আপনার এই কার্ডের নাম মালিককে তার নাম এখানে বিলিং অ্যাড্রেস সম্পূর্ণ কিছু দিয়ে এখান থেকে ম্যানুয়ালি পেমেন্ট না অটোমেটিকলি ম্যানুয়ালি পেমেন্টটা কি অটোমেটিক পেমেন্টটা কি এটা হচ্ছে যদি প্রতিটা মানে আপনার অ্যাডে যখনই মানে কেউ ক্লিক করবে তখনই টাকা কেটে নেবে নাকি একবারে কেটে নেবে সেটা ম্যানুয়ালি আপনি একবারে পেমেন্ট দিবেন আস্তে আস্তে কেটে নেবে না অটোমেটিকলি নেবে আপনার অ্যাকাউন্ট থেকে অটোমেটিকলি দিব না আমরা ম্যানুয়ালি দিব কত ডলারে আপনি কাজ করবেন প্রথমে কত ই করে নেবেন ডিপোজিট করে নেবেন সেগুলো এখানে দিয়ে দিবেন দিয়ে এখানে সাবমিট করে দিলেই হয়ে যাবে ঠিক আছে এগুলো ইনফরমেশন হয়ে গেলে আপনার অ্যাডটা রান হয়ে যাবে তো যেহেতু আমরা এখন এগুলো দিতে চাচ্ছি না কারণ এগুলো আমাদের প্রয়োজন নাই সেজন্য আমি এটা এখানে স্টপ করে দিচ্ছি এইটুকুই শেষ এটা সাবমিট করে দিলে আমাদের অ্যাডটা রান হয়ে যাবে একটা রান হয়ে গেলেই আমরা কিন্তু লাস্ট স্টেপে দেখতে পারবো তো আমি এখানে যে ইউজ করব আমার কার্ড সমস্যা হতে পারে ওকে যাই হোক এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনার অ্যাডটা আপনি অ্যাডের জায়গায় দেখতে পারবেন তো আমি এখান থেকে চলে যাই হচ্ছে ম্যানেজ অ্যাকাউন্টে ম্যানেজ অ্যাকাউন্টে চলে যাওয়ার পর আমি এখানে ব্যাক করি এবার আমি আমি কোথায় দেখতে পারবো অ্যাজ ডট গুগলে চলে আসলাম আমি আবার চলে গেছে সব কিছু এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে মূলত আমরা অ্যাডটা দেখতে পারবো এটা ব্যাক করার তো কোনো অ্যাপে দেখতেছি না ওকে স্টার্ট কার্ড ছাড়া দেখি যাইতে দিব না ওকে আমি কার্ড এখান থেকে আমি স্টপ করে আমি কার্ডটা অ্যাড করে নিই এটা বেটার হবে না হলে আমি গুগল থেকে একটা কার্ড ডাউনলোড করে আনি দেখি নাই কিনা Visa Mastercard master Mastercard generator generator দেখি পাই কিনা Mastercard generator okay accept generator পেয়ে গেছি অবশ্য এটা হচ্ছে আমাদের কার্ডের কার্ডের নাম্বার এখানে কার্ডের নাম্বারটা দিয়ে দিই কার্ডের নাম্বারটা হচ্ছে এটা কোন দেশে হবে ইউএসএ মেবি তো আগে এটা ইউজ করি আমরা বিলিং ইনফরমেশন কার্ড নেম তারপরে দিব হচ্ছে এটা হচ্ছে cards holder name maybe miss এটাই হোল্ডার নেম ওকে এটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিই হচ্ছে সিবিসি e হচ্ছে এটা চারশো তেত্রিশ ওকে সিবিসি সিবিসি হচ্ছে চারশো তেত্রিশ চারশো তেত্রিশ তারপরে হচ্ছে আপনার এক্সপার্ট ডেট ছয় সাতাশকে ছয় শূন্য ছয় সাতাশ এটা কমপ্লিট বিলিং অ্যাড্রেস অ্যাড্রেস দিতে হবে দেখি বাকি ইনফরমেশন এখানে আছে কিনা ওকে মেবি নাই ধরেন আমি সব কিছু আমার ইউজ করলাম সিটি টাঙ্গাইল পোস্টাল কোড উনিশশো ষাট এটা দিয়ে দিলাম এটা অটোমেটিকলি হবে না ম্যানুয়ালি পেমেন্ট হবে ম্যানুয়ালি এখানে দিলাম হচ্ছে পঞ্চাশ ডলার তারপরে এটা হচ্ছে বিজনেস ইনফরমেশন থাকলে দিবেন না থাকলে দেওয়ার দরকার নেই সাবমিট করে দিই দেখি select okay yes promo code নাই তো এটা কমপ্লিট হয়ে পড়ে এবার সাবমিট করি দেখি আবার কি organisation organisation name and you institute institute আমি একটা ফ্যাগ আইনে দিয়ে দিলাম আপাতত বোঝার জন্য আপনাদের ঠিক আছে যেহেতু আমাদের এই অপশনে যায় না তো কোনো সমস্যা you card issue decline the reject okay এটা ধরে ফেলছে তো রিয়েলটাই দিতে হবে আমরা এখান থেকে বেরিয়ে করি রিমুভ আমি এটাও রিমুভ করে দিই যেহেতু আমরা অ্যাড রান করছি এটা আর আমাদের লাগবে না তো আমি সুইট অ্যাকাউন্টে চলে যাই আমার একটা এখানে অ্যাকাউন্ট যেহেতু আছে তো আমরা অ্যাডটা দেখবো কোথায় সেটা আমার দেখানো দরকার কিন্তু আমি তো যাইতেই পারতেছি না ওকে আমি অ্যাডে চলে আসি তো আশা করি আপনারা বুঝতে পারছেন খুব ভালোভাবে এখানে যেহেতু okay deactive your ads run because uh, your account has cancel ক্যাম বুঝতে পারছি তো ভুলভাল ইনফরমেশন দিলে তো ক্যান্সেল হবে তো ডিঅ্যাক্টিভ ওটা ব্যাপার না তো আমরা যখন অ্যাডটা রান করব এখানে ক্যাম্পিন আসলে মাই ক্যাম্পিন আসলে আপনারা এখানে আপনার ক্যাম্পিন যেটা রান হয়েছে সেটা দেখতে পারবেন এখানে পারফরমেন্স কীরকম সেটাও আপনারা দেখতে পারবেন ইজিভাবে ঠিক আছে আশা করি আপনাদের সমস্যা হবে না আপনারা এইভাবে অ্যাডটা রান করতে পারবেন ঠিক আছে তাহলে আজকের মতো আমরা এখানে যাই নেক্সট ক্লাসে আমরা শিখবো ইউটিউব অ্যাড কীভাবে দিতে হয় সেটা